jungle সম্মানিত সুদী মেটোরেল বাংলাদেশ জনগণের দীর্ঘদিনের বহু আকাঙ্ক্ষিত প্রকল্প কিছু দেরি হলো জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে জনগণের অনেক উৎসাহের সাথে মেট্রো রেল ভ্রমণ করতে আর মেট্রো রেল টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড় থাকলেও গড়ি গড়ি টিকিট সংগ্রহ করতে পারতেছে আমি স্বাধীনতা টিভি থেকে মোহাম্মদ শাকিল বক্তিয়ার আজকে আগারগা চলে আসছি যে মেট্রো রেলের হ্যাঁ, মানুষজনের অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে হ্যাঁ অনেক মানুষ এখানে চলে আসছে আজকে শুক্রবার ছুটির দিন লাইন কিন্তু ওই মাথা থেকে শুরু করে নিয়ে দেখেন আপনারা যে এই পর্যন্ত অনেক দূর চলে গেছে তো আসেন আমরা দু একজনের সাথে কথা বলি দেখি শুক্রবার তারা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভাইয়া কোথা থেকে আসছেন আমরা আগারগাঁও থেকে আগারগাঁও থেকে আসছেন ও তো আপনার বাসার পাশেই পাশেই আমরা আজকে তো যে ইস্তেমাতে যাচ্ছি আচ্ছা, আচ্ছা এটাতে করে ইস্তেমায় যাচ্ছে ইস্তেমা যাচ্ছে আজকেই প্রথম হ্যাঁ, প্রথম আচ্ছা আপনার কি মনে হয় মেট্রো রেল আমাদের জন্য বা ঢাকার নগরবাসীর জন্য কত অনেক সুবিধা হবে অনেক সুবিধা অনেক সুবিধা বাবু তোমার নামটা একটু বলো সামি হ্যাঁ সামি সামি তুমি কোথা থেকে আসছো রহমতগঞ্জ থেকে রহমতগঞ্জ থেকে কার সাথে আসছো ওই যে আমার আব্বু আম্মু আজকে প্রথম আসছো হ্যাঁ তোমার কেমন লাগতেছে মেট্রো ওঠার ব্যাপারে তোমার ভালো ভালো লাগছে এ বাবু রহমতগঞ্জ থেকে আসছে আসেন দেখি আরও কয়েকজনের সাথে কথা বলি আবার ইনশাল্লাহ ইস্তেমা ময়দানে যাচ্ছি ইস্তেমা থেকে ঘুরে মেট্রো রেলে করে আগে আসছেন ঘুরতে ঘুরতে হ্যাঁ। ট্রেনে ওঠার জন্য আর কি মানে কোথায় থাকেন থেকে বরিশাল থেকে আসছেন ওনারা সুদূর বরিশাল থেকে ইস্তেমার জন্য আসছেন তো আমরা এখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি উনি এখানে টিকিটিংয়ের দায়িত্বে আছেন আসুন ওনার সাথে একটু কথা বলে দেখি যে এখানকার বর্তমান পরিস্থিতি জি সালাম আলাইকুম জি আপনার নামটা আমার নাম আনোয়ারুল হক আমি additional project director line five north টান প্রজেক্টের জি ভাইয়া আজকে শুক্রবার ছুটির দিন হওয়াতে বোধহয় এত ভিড় আসলে কি প্রত্যেক দিন এরকম ভিড় থাকছে আসলে আজকে শুক্রবার সেটাও একটা বিষয় আরেকটা বিষয় হলো ইজতেমা আছে আজকে এই জন্য আপনি জানেন যে এমনি আমাদের রোডে কনজেশন আছে এই জন্য মেট্রোতে দশ মিনিটে যাওয়া যায় এই জন্য আজ সকালে এত ভিড় হ্যাঁ তো এখানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি যাতে টিকিট কাটাটা খুব স্মুথলি করা যায় এবং এবং দেখেন আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সবাইকে টিকিট দিয়ে দিচ্ছি কাউকে কিন্তু এখানে দাঁড়ায় থাকতে হচ্ছে না লাইনে হয়তো দাঁড়ায় থাকতে হচ্ছে কিন্তু সাথে সাথে আমরা টিকিট দিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় প্যাসেঞ্জারদের এবং প্যাসেঞ্জারদের দেখেন যারা আসছে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করতেছি যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এখানে প্রতিবন্ধী বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য স্পেশালি কোনো লাইনের ব্যবস্থা বা কোনো ব্যবস্থা আছে যারা আসছে আমরা দেখছি যে যদি থাকে আমরা আলাদাভাবে নিয়ে এসে আপনি লক্ষ্য করছেন এর মধ্যে আমরা কয়েকজনকে কিন্তু এনে এখান থেকে টিকিট দিয়ে দিচ্ছি আলাদাভাবে তাদেরকে আমরা লাইনেও দাঁড়াতে দেয় না আমরা আলাদাভাবে তাদের টিকিট দিচ্ছি এখান থেকে তো ভাইয়া যেটা বললো যে এখানে প্রতিবন্ধী বা যারা সিনিয়র সিটিজেনশিপ যারা আছেন তাদের জন্য তারা আলাদা ব্যবস্থা রাখছেন এবং সেই ক্ষেত্রে তাদের স্কাউট দল বা বিশেষ প্রতিনিধি আছে যারা এটা লক্ষ্য করে তাদেরকে আলাদাভাবে নিয়ে এসে তাদের কাউন্টার ব্যতীত তাদেরকে টিকিট দিচ্ছে টিকিটের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করছে জি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়া যেটা বললো সেটা আসলে ঠিক জি মাত্র আমরা যেটা বললো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রতিবন্ধী শিশুর হাতে উনি তুলে দিচ্ছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মোহাম্মদ শাকিল বক্তিয়ার স্বাধীনতা টিভি আগারগা ঢাকা